আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা সুখবর নতুন সুখবরটা হচ্ছে কি আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন ব্রাজিলের সাপোর্ট করেন কিন্তু ভাই জার্সি কেনার টাকা নেই আরে ভাই এটা জার্সি কয় টাকা দাম যাই হোক বাংলাদেশের যে অবস্থা ভাই জার্সি কেনা লাগবে না ভাই আপনাদের জন্য আমরা একটা ফ্রি জার্সি নিয়ে আসছি কীভাবে সেই ফ্রি জার্সিটা পাবেন চলুন আমরা সেই ফ্রি জার্সি কীভাবে পাইতে পারি সেই টেকনিকটা আপনাদেরকে দেখাই তো দর্শক চলুন আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোর ব্রাউজারে তো প্লে স্টোর ওপেন করলাম এরপরে সার্চ বারে গিয়ে লিখবেন face stone F A C E T U N E face stone লিখে সার্চ করবেন এরপরে দেখবেন এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের কাছে আসলে অ্যাপটা আমি আগেই ডাউনলোড করে রাখছি যাতে আমার ভিডিওটা বেশি লং না হয় তো আমরা অ্যাপে প্রবেশ করি চলুন দেখুন অ্যাপে প্রবেশ করলাম তো আসলে অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন আপনাদেরকে আসলে জিমেল বা আপনাদের ফেসবুক আইডি দিয়া আপনাদেরকে লগ করতে বলবে তো আপনারা ফেসবুক বা একটা জিমেল দিয়া লগ করে নেবেন লগ করার পরে আসলে এখানে অনেক কিছু টাকা দিয়ে আসলে কোনো ভিআইপি টিআইপি পার্সন এগুলা কেনা লাগে ভাই তো আমরা এখানে যেহেতু ফ্রিতে কাজ করব সেক্ষেত্রে কিছু অ্যাড দেখতে হবে আমরা অ্যাড দেখে নেব তারপরে এই যে উপরে এখানে যে এখানটাতে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটা যে কোনো ছবি সিলেক্ট করি আসলে আপনারা যখন ছবিটা সিলেক্ট করবেন অবশ্যই আপনাদের যে ছবিটা আপনাদের পরনে যে টি শার্ট থাক বা শার্ট থাক সেই জিনিসটা যেন এক কালারের হয় যাতে জার্সির সাথে মেসিং হয় তো আমি এমন একটা ছবি সিলেক্ট করলাম আমার এই যে ছবিটা এটা আমি সিলেক্ট করলাম একটু লোডিং নিচ্ছে এই সিলেক্ট করবেন সিলেক্ট করার পাশে এই যে এই বাটনগুলো এদিকে টানবেন টানার পরে এই যে এখানটাতে আপনারা ক্লিক করবেন এই ক্লেস্টনে হেয়ারের ডান সাইডে ক্লিক করবেন হেয়ারের ডান সাইডে ক্লিক করলাম এরপরে এই যে লেখা আছে কাস্টম প্রিন্ট পাশে লেখা আছে কাস্টম আমি কাস্টমে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমি আর্জেন্টিনার সাপোর্ট করি আমি আর্জেন্টিনারটা আগেই লাগাই এই যে দেখুন এই যে বাস হয়ে গেল আর্জেন্টিনার একটা জার্সি হয়ে গেল কিসের টাকা এত টাকা নষ্ট করার ভাই সময় আছে ভাই কোন তো এমনিতে চালের কেজি ভাই আশি টাকা চাল কিনে ভাত খাইতে পারতেছি না জার্সি কিনবো এই কোন দেশে না কোন দেশে আর্জেন্টিনা ভাই তবে আর্জেন্টিনা সাপোর্ট করি ভালো লাগে এই জন্য একটা আর্জেন্টিনা জার্সি তো দরকার ভাই কিন্তু মার্কেটে যায় দেখি ভাই একটা জার্সির দাম হাজার বারোশো টাকা এত টাকা দিয়ে কেনা জার্সি কি আমাদের সম্ভব বলেন এবার সলিউশন ব্রাজিল এই যে দেখেন ব্রাজিলের জার্সি লাগিয়ে গেলাম কী রে ভাই টাকা দিয়ে জার্সি কেনে মানুষ কোনো প্রয়োজন আছে এখন আপনারা যদি বলেন সেভ করবেন সেভ করার জন্য আসলে এখানে সেভ করতে গেলে টাকা দিয়ে সেভ করতে হবে ভাই ভাই যে জায়গায় টাকা পয়সা আছে ওই জায়গায় ভাই নাই ফ্রি ফ্রি করতে হবে সব কিছু সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিয়ে বাস আপনারা জার্সি হয়ে গেল